ওমর বড় মনে মনে কয় কি যখন আগে তুই আমার ভাই ডাকলি এখন আমার বাবা ডাকিস কিছুক্ষণ আগে কি ডাকছে এখন আবার কি কয় বলেছেন তোমরা দুনিয়ার যত মত পান করো এই মদের একটা টাইম আছে তোমরা যত দামি মদ পান করো না কেন দুই চার ঘন্টা পর তোমাদের নেশা কিন্তু কেটে যাবে আর তোমাদের নেশা থাকবে না কিন্তু আমার কাছে এমন একটা মদের খবর আছে যে মদ পান করলে আগ্রাইল না দেখা পর্যন্ত নিহিসা যাবি সমস্ত ছাত্র বলে হুজুর সেটা আমার কোন মত যেই মত পান করলে না পর্যন্ত নিশা কাটে না সেই মদের নাম কি ইমাম গাজ্জালি বললেন সেই মদের নাম হলো দুনিয়ার মহাব্বত দুনিয়ার মহব্বতের একবার হয় সাইজ দেখছেন এই তেলের পান আমার এই জমি আমার এই আমার আল্লাহ সবই তোমার ই তো খালি আমার আমার ঘরে ব্যাপার কি আল্লাহ কলি মদ খাসে রে ওই মদ যার কারণে সবকিছুর মালিক আল্লাহ ওই আল্লাহ বাদ দেয় নিজের করে নিতে লোকের কথা ঠিক কিনা বলতে ভাই সবই যদি তোমার হয় আল্লাহ কোনটা আল্লাহটা দেখবার গেলে দুই মিনিট হাঁটা লাগবে আল্লাহটা দেখবার গেলে বলে দুই মিনিট হাঁটা লাগবে তো চলো দুই মিনিট হাঁটি হাঁটতে হাঁটতে মসজিদের কাছে এসে বলতেছে ভাই এই যে দেখতেছেন এই লাল গাড়িতে আল্লাহর কিছু ছিল না আমরা দশ শতক আল্লাহ টান করছি আল্লাহ এইটা কোন দেশ আল্লাহ এই দেশে বলে মানে তোমার কিছুই নাই তোমার দাম করছে আল্লাহ বলতেছে বর্তমানে বাংলাদেশে আমি গরিব হয়ে গেছি রে বাংলাদেশে আমি গরিব হয়ে গেছি এটা কি সুস্থ মানুষের কথা মনে করছেন এরা হলো মাতাল ধরে তো এরা কি